মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পারো বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে গান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুণ যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর তার রঙের তুলির নাচতে ঘেরা ছোটে চোখ মেল যদি ভালো বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে কান পাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচতে ঘেরা ছোটে চোখ মেল যদি ভালো বুঝতে সেই গুনগুন